চলে চাচা করে না রে আমার দ্বারাই হবে না তখন যদি না বলি দেয় দেখ প্রতিদিন নাটক আমার আর ভালো লাগছে না লে ধর যেতেই হবে হ্যাঁ সলমান খানের মতো ভাবতে লে প্রপোজটা করে দেখা না হলে অন্য কেউ সে তো পরে হাত ধরে নিয়ে চলে যাবে আর তুই তো এখন শাহরুখ খানের মতন দেবদোষ হই কাটবি হ্যাঁ? না না যাবে না সালমান ভাই ঠিক আছে আই লাভ ইউ আমার তোমাকে অনেক ভালো লাগে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ তোমার মতো এত সুন্দর একটা রাজপুত্র ছেলে আমাকে প্রপোজ করবে আর আমি অ্যাকসেপ্ট না করে থাকতে পারি ওঠো শোনা ওঠো ওঠো চটিতে কার তোমার দাদুর নাকি তুমি আমাকে ভালোবাসো না বললেই পারতিক আমি গরিব বলি এইভাবে অপমান করার কি দরকার ছিল কি হলো জান কোনো সমস্যা হয়েছে নাকি আর বলো না এই ভিখারির বাচ্চার এত বড় সাহস ও বলছে কিনা আমার সঙ্গে প্রেম করবে এই ভিখারির বাচ্চা আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করবে এই সব শোনার পরে কি মেজাজ ঠিক থাকে এই শোন তোর যতটুকু আকাত অকাতের মধ্যে থাকবি বেশি উড়লে না তোর টানা ছিঁড়ি নেব চলো যান তোমাকে বাড়িতে পৌঁছে দিই দেখেছি তোর মতো ছেলে গাড়ি কিনতে গেলে লাইফ ব্যান্ড হয়ে যাবে সে কিনা বলে আমার সঙ্গে প্রেম করবে চলো যান খারাপ করিসনি ও তোকে ভালোবাসলো না তো কি হইলো ওর থেকে ভালো মেয়ের সাথে তোর প্রেম লাগিয়ে দেবো ওর লেগে কষ্ট হইছে না রে ও আমাকে ভালোবাসলো না বাসলো না আমি গরিব বলি এত অপমান করার কি দরকার ছিল লে অত ভাবিস নি তো দেখিস আমরা একদিন বড় লোক হব সেই দিন ওদেরকে দেখি দেব এটা সিনেমা না রে বন্ধু যে কোথাও থেকে একটা জিন পড়ে এসি বড় লোক করে দিয়ে চলে যাবে এটা বাস্তব আর বাস্তব বড়ই কঠিন ও মাগো oh, হা হা হা হা হা তুমি আমি ডিজিটাল জিন তোদের দুঃখের কথা শুনি আমি আর উপরে থাকতে পারনু না নিচে নেমে আসনু আমি তোদের তিনটি ইচ্ছা পূরণ করব বল তোদের কি চাই তুমি অরিজিনাল জিন হ্যাঁ তোদের প্রথম ইচ্ছা বল এই তো আলিফ লালের মতো জিত পেয়েছি এই বীর কাজ হবে আমার প্রথম ইচ্ছা হয়েছে তুমি আমার আরো হাজারটি ইচ্ছা পূরণ করো এই শোন বেশি গোপাল ভাড়ের বুদ্ধি খাটাতে আসিস নি ওই ভিডিও আমারও দেখা আছে তিনটি মানে তিনটি বল কি চাই তিনটি তো হ্যাঁ তিনটি ঠিক আছে তাহলে আমাকে একটা হেলিকপ্টার দাও মুখ খুললে শুধু আবুলতা বল না লল এই শালা তুই হেলিকপ্টার চালাইতে পারবি যা চালাইতে পারবি তাই চা ও নো এই যে আমি আর চাবো না তুই চা সত্যি সত্যি আমার ইচ্ছা পূরণ করবা হ্যাঁ করব বল আমার একটা কেটিএম গাড়ির খুব শখ আমাকে একটা কেটিএম গাড়ি দাও ঠিক আছে জিন ভাই তোমাদের দেশে মোবাইল চলে গেছে এই তোকে বলিনি আমি ডিজিটাল জিন হ্যাঁ তোমার গাড়ি চলে এসছে কই কই কই কই এই মাঠের মধ্যে গাড়ি চালাবে নাকি রাস্তায় সো ঠিক পেয়ে যাবি হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে দিছি জিন ভাই তুমি কার সাথে কথা বলছো কেন আমার গার্লফ্রেন্ডের সাথে হ্যাঁ তোমারও গার্লফ্রেন্ড আছে বুঝলি রেস ভাই এই শালা জিন খে আমার বুম ভাঙে মনে হয়েছে আমরা আলি লালাতে দেখতু যা চাইতো একটা মন্ত্র পড়লে চলে আসতো আর এই শালা জিন একটা গাড়ি দেওয়ার লেগে আমাদেরকে হাতে হাতে মেরে ফেললো এই আমি কিন্তু সব শুনতে পাচ্ছি বেশি উল্টো পাল্টা কথা বললে না ঢাল দিয়ে মেরে পেয়ে ফেলবো ভাই তুমি জিন না মস্তান আবার তুই কথা বলছিস ঠিক আছে ঠিক আছে আর বলবো না চলো ওইটা তোর গাড়ি এটা আমার গাড়ি হ্যাঁ যা এনজয় কর গা সত্যি জিন ভাই তুমি যে আমার কি উপকার করলি তোমার এই ঋণ আমি জীবনেও ভুলবো না ঠিক আছে ঠিক আছে চ খিদি লাগিছে চারটি খাইতে দিগা জিন ভাই তোমারও খিদি লাগে কেনে আমার পেট নাই নাকি ঠিক আছে চলো এই গাড়ি কোথায় পালি হাত দিস নে হাত দিস নে দূরে থেকে দেখ নোংরা হয়ে যাবে তো ডার্লিং গাড়িটা ভালো করে দেখে নাও এই গাড়িটা বিক্রি করে দিলে না তোমার বয়ফ্রেন্ডের যা গাড়ি আছে তিনটে হবে ও শোনা তোমার জন্য এখন আমার পেছনকার সিটটা খালি আছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার পিছনে এসে বসো জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো চলো শোনা আমরা একটু পার্কে থেকে ঘুরে আসি ওগো তুমি ওর গাড়িতে উঠছো যে আমি কার গাড়িতে উঠবো না উঠবো সেটা আমার ব্যাপার লাল ও শোনা চলো তো এসব ফালতু লোকের সাথে কথা বলে লাভ নাই কি শাইন হঠাৎ করে এই শালা গাড়ি কোথায় থেকে পাইলো কি জানি রে ওর কাছে এত ভালো গাড়ি দেখি আমি তো আকাশ থেকে পড়ছি এই শাহিন তোর তো ওদের বাড়ির কাছে বাড়ি ও হঠাৎ করে বড় লোকে গেল কি করি তুই কিছু বুঝতে পারিসনি বুঝাবুঝি বলতে গেলে কদিন ধরে দেখছি একটা নীল রঙের লোককে সাথে করে ঘুরে ঘুরে লি বেড়াইছে কেউ জিজ্ঞেস করলেই বলছে আমার বন্ধু তাহলে ওই লোকটাই গাড়ি কিনে দিল না কি তোমাকে দুদিন সময় দে আমি তোকে বলি দেব ওকে গাড়ি কে কিনে দিয়েছে ঠিক আছে দেখ আমি আসছি তোরা থাক কি ব্যাপার জিন ভাই মন খারাপ কেনে মন খারাপ কিছুই না বেশ কয়েকদিন আসা হয়ে গেল তো গার্লফ্রেন্ডে ফোন করে বাড়ি যাইতে বলছে তোদের একটা ইচ্ছা তো পূরণ হয়ে গেছে আর দুটো ইচ্ছা বলি দে পূরণ করে দি বাড়ি যাই জিন ভাই তোমারও বাড়ি ঘর আছে কেনে আমি যা যাবার নাকি তাই আমার বাড়ি ঘর থাকবে না বেশি উল্টো পাল্টা কথা না বলি তোদের দ্বিতীয় ইচ্ছা কি সেটা বল দ্বিতীয় ইচ্ছা বলতে গেলে কিছু টাকার দরকার ছিল কত টাকা কত দিবা আবার দুদাস কোটি দি দাও এ দাদলা দেখেছি এক বাড়িতে তোর মাথা ফাটি দেব তোকে বলিনি বাজেটের মধ্যে বল দশ কোটি টাকা তোর বাদ দেখিস কোনো দিন এই রিয়াজ তুই বল কত টাকা দেব ওর কথা বাদ দাও ওই এক লাখ টাকা মতন দাও তাহলে হবে ঠিক আছে ফোন পে চেক কর দু লাখ টাকা পাঠিয়ে দিয়েছি এইবার বুঝতে পেরেছি এই নীল কালারের লোকটা আসলে জিন আর এই লোকে সব টাকা দেয় খবরটা তো টনিকে দিতেই হয় তোদের দুটো ইচ্ছা পূরণ হয়ে গেছে এবার শেষ ইচ্ছাটা বল শেষ ইচ্ছাটা বললে তো তুমি চলে যাবা আর তোমাকে ছেড়ে আমাদের একটু থাকতে ভালো লাগবে না তাকে নিয়ে আর দুদিন তোমার সঙ্গে একটু আনন্দ করে কাটাই তারপরে আমার শেষ ইচ্ছাটা বুলবো চলো জিন ভাই বাড়ি আর চলো আমরা বিয়ে করে ফেলি দেখেছো বিয়ের কথা বলতেই মনে পড়ে গেল গত পরশু দিন একটা মেয়ে দেখতে গেছিনু তোমার থেকেও দেখতে সুন্দর সামনে মাসের পনেরো তারিখে আমাদের বিয়ে তোমাকে কার্ড পাঠিয়ে দেব তুমি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই আসবে বিয়ে মানে তাহলে আমার কি হবে তুমি আর একটা ভাতা ধরবা তোমার তো কাজই হয় আমি আসছি মেরে তো এই ছোড়ারা এই লোকটাকে কোথায় নিয়ে যাচ্ছে হাসপাতালে কেন কি হয়েছে কেন দেখতে পাচ্ছো না সাপের কামড়ে গোটা বডি নীল হয়ে গেছে ও ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে যা কি হলো রে বিশু তুই কাজ কেনে ওই টলি রে এসি আমাকে মেরি ধরে জিনকে তুলে নিয়ে চলে গেল তুই কি বলছি রে তুই তাড়াতাড়ি চ জিনকে বাঁচানো যাবে না ঠিক আছে চ শুধু তোর লেগে আমার গার্লফ্রেন্ড ছাড়া হয়েছে ওদের ইচ্ছা তো খুব পূরণ করেছি এবার আমার ইচ্ছা পূরণ কর দুটো কেটিএম গাড়ি আর দশ কোটি টাকা তাড়াতাড়ি লেসি দে ও মন্ত্র পড়বি দাঁড়া দাঁড়া খুলছি এই টনি তুই কি করতে যাচ্ছি ওর মুখ খুলে দিলে যে আমাদেরকে এক্ষুনি গরু সকল বানিয়ে দেবে বুঝতে পারছি নি ও জিন ওর বিশাল ক্ষমতা এই কথাটা তো তুই খারাপ বলিসনি এই মুখটু খুলতে পারবো না এমনি এমনি নিয়ে এসে দে কিরে এখন আসলো না যে কিছু বুঝতে পারিসনি এই লিয়াই শিগগিরি এই কেউ একটা লড়গিরি লড়লেই গুলি করে দেবো হাবিলদার সবাই ক্যালিস্ট করো কেউ জানে পালাইতে না পারে ঠিক আছে স্যার দিনে তো দুপুরে মানুষ কিডন্যাপ করা তা আবার নীল মানুষ চহাট ও ভাই আমার জন্য তোমাকে আজ অনেক কষ্ট পেতে হলো আমাদের এই দেশ একটুও ভালো না আরে তুমি কাঁদছো কেনে এত তোমার কি দোষ আরে তুমি কিচ্ছু জানো না সব দোষ আমার তুমি আমার শেষ ইচ্ছে জানতে চেয়েছিলে না আমার শেষ ইচ্ছে এটাই তুমি তোমার দেশে ফিরে যাও তোমার কিছু হলে আমি কোনোদিনই সহ্য করতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোর শেষ ইচ্ছাই পূরণ করছি এই বিশু আমাকে একটু পানি লেসি দে তো জিন ভাই বাড়ি যেতে গেলে পানি লাগে নাকি আবার তুই মুখ খুলেছি তোকে যা বলছি তাই শোন

এখনো আমাকে চিনতে পারিসনি চিনতে পারিসনি মানে কে তুমি